hi friends welcome back to my channel so আজকে আমি আর আমার মা দুজনে মিলে গেছিলাম একটু বড় বাজারে আমাদের অনেক কিছু শেষ হয়ে গেছিলো যেমন ওই সবজি ফবজি ঠাকুরের অনেক কিছু জিনিসপত্র শেষ হয়ে গেছিলো অনেক ধরনের মশলা ফসলা অনেক কিছু শেষ হয়ে গেছিলো ও সমস্ত কিছু আমরা আনতে গেছিলাম তো আমি যেহেতু Indian typical Indian and you know guys all Indian love street food so মাছ তো ফুচকা থেকে শুরু করে পাপড়ি চাট দহিবাল্লা হেন কিচ্ছু ছিল না যে আমি খাইনি সব কিছু খেয়েছি লাস্টে আমার চোখ গেল most and favourite dish pav bhaji ও প্রচণ্ড টেস্টি খেতে পাওভাজি আর যখনই বড় বাজার যাই তখনই ওই মায়ের সাথে বসে পাওভাজি খাবোই খাবো মানে আমার পাওভাজি এত ফেভারেট মানে আমার পেট ভরা থাকলেও আমি খাবো ওরে বাবারে এখানে আমার সাথে আর একজনও পাওভাজি খেতে এসছে <laughs> তোমাকে দেখাচ্ছি দাঁড়াও আমার সাথে কে খেতে এসছে এই দেখো শুধু আমি না এই যে বসে আছে এই দেখো এরও কিন্তু মোস্ট ফেভারিট পাও ভাজি এ ভাজিগুলো খায় না জাস্ট একটুখানি জিপ দিয়ে নাম নাম করে ব্যস্ত আবার ছেড়ে দেয় সো কিউট আর বলছিলাম এই বড় বাজারের পাওভাজিটা এতটা টেস্টি মানে জাস্ট মানে বলার মতন আমি যখনই যাই বড়ো বা তখনই পাওভাজি খাবোই খাবো কেননা যেহেতু আমি খেতে পারিনি বাড়ি নিয়ে বাড়িতে নিয়ে এসেছিলাম কেননা ফুচকা থেকে শুরু করে পাপড়ি চাট দহিবাল্লা কুলফি হেন কিছু ছিল কচুরিও লাস্টে খেয়েছি হেন কিছু ছিল না যে আমরা খাইনি আমি আর মা মিলে তো পেট ভরে খেয়েছিল বলে মাকে বলছি প্যাক করে বাড়ি যাই বাড়ি গিয়ে আরামসে বসে খাবো সো গাইজ এই রকম পাও পাও ভাজি এই শীতকালে গরম গরম ভাজির সাথে ও সব soft bread just amazing oh my god আমি কোনো দিনও গাইজ মুম্বাই যাইনি আমি শুনেছি মুম্বাইতে নাকি পাও ভাজি নাকি আরও ফেমাস তার থেকেও ফেমাস নাকি পাঞ্জাবে সো পাঞ্জাবে আমি গেছিলাম দু তিনবার কিন্তু ওখানকার পাও ভাজি আমার ডোন্ট um, মাইন্ড অতটা স্পেশাল লাগেনি শুনেছি নাকি খুব ফেমাস বাট অতটাও না টেস্টি কিন্তু মানে অতটাও না বাট ঠিক আছে টেস্টি ছিল ওখানকার পাওভাজি কিন্তু মানে কলকাতার মতো পাওভাজির মতো আমার লাগেনি কলকাতায় মানে সব কিছুই famous pav bhaji fuchka biryani chilli chicken fried rice আমি জানি না কেন আমার কলকাতা ছাড়া অন্য কোনো কোথার আইটেম ভালোই লাগে না সো যাই হোক ফ্রেন্ডস এখানে রাত অনেক বেজে গেছে এগারোটার সময় আমি এখন খাচ্ছি এবার এরপর আমার বিশাল অম্বল হবে আমাকে ইদার পলিক্লল নাহলে ইনোফিনো খেয়ে রাত্রিটা শুতে হবে নাহলে কালকে সকালে আমার উঠতে হচ্ছে না আর কালকে হচ্ছে সংক্রান্তি পিঠে ফিটে পুলি খাবার দিন সো পেটকে ঠিক রাখতে হবে নাহলে পেটের অবস্থা বললে বললে so hmm good night bye